আপনারা দেখছেন এই স্টার নিউজ একের পর এক নিষেধাজ্ঞা তুলে নিচ্ছে মধ্যপ্রাচ্যের কঠোরপন্থী দেশ সৌদি আরব আগে দেশটির কোনো রেস্টুরেন্টে যেতে হলে নারী এবং পুরুষদের আলাদা দরজা দিয়ে প্রবেশ করতে হতো কিন্তু এখন সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হচ্ছে এখন নারী এবং পুরুষের জন্য আলাদা দরজা থাকবে না তারা একই দরজা দিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করতে পারবেন আগে সৌদির সব রেস্টুরেন্টেই নারী এবং পরিবারের জন্য একটি দরজা এবং পুরুষদের জন্য আলাদা দরজার ব্যবস্থা ছিল কিন্তু সম্প্রতি পৌরসভা এবং গ্রামীণ সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় এক টুইট বার্তায় ঘোষণা করেছে যে এখন থেকে এই নিয়ম আর বাধ্যতামূলক নয় কোনো আত্মীয়তার সম্পর্ক নেই এমন নারী পুরুষরা গত কয়েক দশক ধরেই জনসম্মুখে মেলামেশা করতে পারতেন না দেশটিতে কঠোর সামাজিক অনুশাসনের কারণে দীর্ঘদিন ধরেই বেশ কিছু বিষয়ে নিষেধাজ্ঞা জারি ছিল কিন্তু Saudi crown prince Mohammed bin Salman কট্টরপন্থী সৌদিতে সংস্কারের মাধ্যমে নানা ধরনের পরিবর্তন নিয়ে এসেছেন এর আগে নারীদের উপর থেকে গাড়ি চালানোর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয় এছাড়া দেশটিতে আগে বিনোদনের কোনো সুযোগ ছিল না লোকজনকে বিনোদনের জন্য অন্য অন্য দেশে ভ্রমণ করতে হতো এখন সৌদিতে বিভিন্ন ধরনের বিনোদনের সুযোগ তৈরি হচ্ছে রেস্টুরেন্ট ক্যাফে কনফারেন্স এবং কনসার্টগুলোতে এখন আর নারী পুরুষকে আলাদা দরজা দিয়ে প্রবেশ করতে হবে না তবে নারী পুরুষ পাশাপাশি সিটে বসতে পারবে কি না সেই বিষয়টি এখনও পরিষ্কার নয় এছাড়া নতুন এই নিয়ম বাধ্যতামূলক নয় যদি মালিকরা নতুন নিয়ম অনুসরণ করতে না চান তবে রেস্টুরেন্টগুলো চাইলে আগের মতোই আলাদা দরজার ব্যবস্থা রাখতে পারে তবে স্কুল এবং হাসপাতাল ছাড়াও আরও বেশ কিছু ক্ষেত্রে এখনও আলাদাভাবে প্রবেশের নিয়ম চালু রয়েছে সেক্ষেত্রে নতুন কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি সম্মানিত দর্শক শ্রোতা আমাদের এই স্টার নিউজ চ্যানেলের সংবাদগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরবর্তী সংবাদ নিয়ে আপনাদের মাঝে আবারও উপস্থিত হব ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন সাথে নিজের যত্ন ও খেয়াল রাখুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ